দুঃখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে যত খুশি ব্যথা দিয়ে যা তুই তো আমার নদী হইল আর কি দেখতে চাও রে যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা আমার আশায় বাসরে সাজা কত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখে দুঃখে জনম গেল জনম গেল আমার বুকে আঘাত দিয়া বুকের বইটা বাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুর যদি পাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা আমার আশায় বাসরে সাজাই করে বুকে লও বন্ধু করে বুকে আমার আশায় বাসরে সাজাই করে বুকে লও কত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে যত খুশি ব্যথা দিয়ে যাও মানে কি অবস্থা তার একটা ওই জন্য মানে ওটা দিলে আসলে আই এম বাংলা মুক্তিবীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ